ଆଗାଇସ୍ ଆମେ ଜାନ୍ମା ଦେଶୀ କ୍ୱାଲିଟିର ଧାନ ବୁହା କେନ୍ତା ବୁହୁଛନ୍ କେନ୍ତା ଲାଗୁଛେ ସବୁ ପଚରାମା ଚାଲୁ ଯିମା ଦେଖ ଏଇଟା ଆମ ସମ୍ବଲପୁରର ଧାନ ବୁହା ଛାଣିଛ इटा आम देशी क्वाटर धान बुहा जेतकी जेतकी कादो हेले भी हेले भी पोले ऐसी गाड़ी Okay.

우리도 저리 가는데 모르겠다. বুহা বুহা বুহা দেখ দেখ কেনা বহি ক ি กี่คนเปล่าปีประเทศปลาสิฮาดีกีละเด้นะคะএখনো যে আমার মনোজ দাদা নাকি কেনটা লাগুছে যে এতকি খরাতে তোমাকে ধান বুঝবার কেনা লাগুছে নাই কহ যেন খুঁজছে তো ভাল লাগুছে গাড়ি আনবালে যেন তকলিদ লাগুছে নাই কহ পেটা ভিজি গেছে আমার বর্ষাত হুম আউ খানা খানা এটা দশ দিন ছুটি যে তার বাদ নেউছি ওহ এন্তা কে যেতে বুড়ো সে কানা হলো সরবা হলো montaram com muita da

এটা আজির ধান সরি গলা এটা কালি ফেরি বহিবে ধান ଏପକେ ଠୁଲ ନେଇଯିମା ସେନା ଦିରା ଅଛେ ହେନା ପକେଇ ଦେବନି ହେଟା ହେନା ଥାଉ ଇଟା ହେନା ପକେଇ ଦେବ କେନ୍ ସଲା ଫେର ଭିତର କେ ଡୋର ନେଇ ଆଏ ହେଟା ହେନା ଥାଉ ଇଟା हाय दोस्त आज देखो संबलपुरी खरी रखा मैं देखाऊँ जन काली वीडियो बनाई थी एरा लास्ट पार्ट है लास्ट वीडियो बना खरी रखार देखुन मेहनत करवा पड़ू देखु पेट पेट मुझे खावा लगे मेहनत लगुच अन्नदाता किसान भाई मंटू छुरिया मजा रे मार्गे